আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন by the way half pant পেটে বেরিয়ে গেছি গা জুতাটা পরে and good morning good morning কিলো স্ট্যান্ড ফলানো গুড মর্নিং হয়েছে গে ছটা বাজতেছে ওরে বাইরে ভাই ট্যাঙ্কির লোকে পা লাগছে কি ঠান্ডা লাগে অ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ ডগিস সকাল সকাল কই যাচ্ছি এটা আপনাদের সবার একটা মাথায় কোশ্চেন থাকতে পারে কালকে রাতে সবগুলো বলাবান বাইরে ঘুরে ঘুরে বেড়াইছে অ্যান্ড গন্ধদার যে পিছনে নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেটটার এক ব্যাগে তিনজন ছিল নাম্বার প্লেটটা আছে বাইকের থেকে নামতে যায় বেদের পায়ে বারোটা সিলাই ফালাইছে বাইকের নাম্বার প্লেটের সাথে পা লাগছে পা লাগার পরে বারোটা সিলাই দিছে পঙ্গু হাসপাতাল থেকে অ্যান্ড আমি ঝিমাইতে ঝিমাইতে আর রাত্রেবেলা বাইরেতে পারি নাই বাকি সব আজমির ওদেরকে দিক দিয়ে হুন্ডা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এখন যেতেছি নামাজের বাসার দিকে মইন অ্যান্ড রিফাত আছে সকালবেলা নাকি নাস্তা করবে খিদা লাগছে অ্যান্ড আমিও যাচ্ছি আমারও খিদা লাগছে বাট ওদেরকে খুঁজতেছি পাচ্ছি না কিন্তু হুন্ডা তো একটা তো দেখি কোন গল্লি দিয়ে ওরা ঢুকছে আর এই বাইকটা অলরেডি সাতশো চুয়ান্ন কিলোমিটার হয়ে গেছে ভাবছিলাম হাফ প্যান্ট পরে বেরোলে চলবে উপরে তিনটা পড়ছে কিন্তু নিচে তো হাফ প্যান্ট মানে ফুল প্যান্ট পরা দরকার ছিল কালকে এক ঠান্ডা লাগিয়েছে আজকে এক ঠান্ডা বাট প্যারা নেই হ্যাঁ কই রে ওরা কি বাসা থেকে বাইরেছে না হুদয় ফাপড়টা লইল আমার লগে যাবো ওইদিকে খাইতে এই রাস্তাটা কাটছে তার মানে একটা বারোটা বাজবেই আর কি ভাই আসতে কই সাররা না ওরা এখনো বেরিয়ে হয়নি বাসা থেকে আমি না আমাদের বাসার নিচেই যাই যাই দেখি কি অবস্থা ইউটার্ন ইউ ইউটার্ন নেহারি দিয়ে যা একটা নাস্তা করবো না ফাড়ায় ফেলবো খায়া আমার যতদূর মনে হয় ওরা এখনো বের হয়নি আমার সাথে কথা হয়েছে আরো দশ পনেরো মিনিট আগে দেখি যাই আর কি আছে ব্রুম ব্রুম ব্রুম ব্রুম ব্রুম ব্রুম ব্রুম ব্রুম দেখি তো দেখি তো ওই ওই কিরে কিরে কিরে কিরে তুই ওরা ঘুমাস নাই কেন কই কই বেটা আমি তো খুঁজতেছি আরো যাই যা থাক তুমি তিরিশ দিন বাসার মধ্যে থাকো আর আমরা এখন হাফ প্যান্ট পরে ঘুরবো বাই বাই ওরা নাকি চলে গেছে so thanks for watching this video if you like this video if you like this video if you like this video don't forget to share bye মাথা নষ্ট ঠান্ডা ঠান্ডার ও ও নে আমি তো মুখ দিয়ে কথা বেরোতেছে না